পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কি কি হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকেন বিনোদন আনলিমিটেড চলন্ত বাসে সুন্দরী মেয়ের সাথে ইশারা প্রেম প্রথম দেখাতেই হাতের ইশারায় মোবাইল নাম্বার বিনিময় করে ফেললাম আপু তো আমাকে দেখেই পিদা হয়ে গেছে মেয়েরা ছেলেদের কাছ থেকে অনেক কিছুই শুনতে চায় কিন্তু ছেলেরা এই বিষয়ে একেবারেই বুঝতে চায় না বলতে গেলে তারা এসব ছোট ছোট কথাকে তেমন একটা পাত্তাও দেয় না অথচ এই বিষয়গুলোই তাদের সম্পর্কে আরও মজবুত করে তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনি যদি কোনো মেয়েকে বলেন যে সে আপনার জীবনে আছে এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্য খুবই জরুরি আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না এই অনুভূতি আপনাদের সম্পর্কে আরও মজবুত করবে আমার জীবনে তুমি একমাত্র মেয়ে প্রত্যেকটি মেয়েই এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায় কেউ শুধু বলার জন্য বলে আবার কেউ সত্যিকার অর্থেই বলে কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে অনেক বেশি বিশেষ মনে করে এর ফলে সে সম্পর্কে আরও বেশি জড়িয়ে পড়ে আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের মূল্য অনেক বেশি মেয়েদের কাছে আপনি যতবার এই কথা বলবেন মেয়েরা তত বেশিবার আপনার প্রেমে পড়বে আর রাগের মুহূর্ত হোক কিংবা বিপদের সময় হোক এই একটি কথাই মেয়েদের মুখে হাসি আনতে যথেষ্ট তবে আর যাই বলেন হাসিটা কিন্তু যশ ছিল আমি শুধু হাত দিয়ে ইশারা করে দেখালাম কল করা যাবে যে একটা হাসি দিল হাসি দেখেই বুঝে পেললাম কাজ হবে অপেক্ষা করতে থাকলাম দূর কতগুলো লোক সামনে চলে আসলো তখন দেখি সে ওই লোকগুলাকে বলতেছে যে সিট তো আছে বসেন না কেন বসেন ওয়াও মেঘ না চাইতেই বৃষ্টি এরা যে কেন বসতেছে না আমি কিছুই বুঝতেছি না আজ সিট আছে কিন্তু বসে না কপাল খারাপ তোমার কাছে কি মনে হয় মেয়েরা সবসময় চায় ছেলেরা সব কাজ করার আগে তাকে বলে করুক এমন না যে তার অনুমতি নিতে হবে কিন্তু তার সঙ্গে ভাগাভাগি তো করা যায় তাই অযথা প্রেমিকা বা স্ত্রীর কাছে না লুকিয়ে তাকে বলেই করার চেষ্টা করুন এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকবে তোমাকে খুবই সুন্দর লাগছে মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করে আর তার সাজগোজ বেশিরভাগই ছেলেদের জন্য হয়ে থাকে তাই যখন আপনি আরেকটু প্রশংসা করবেন সে ভীষণ খুশি হবে আপনার কাছ থেকে এতটুকু আনন্দ তো সে চাইতেই পারে ভুল বোঝাবুঝি দূর করুন দুই সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে তিক্ত হয় আপনি ও আপনার সঙ্গী যদি সত্যিই দুজন দুজনকে তীব্রভাবে ভালোবাসেন তবু ভুল বোঝাবুঝি সব পাল্টে দিতে পারে তাই সম্পর্ক ঝালিয়ে নিন সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করুন আর তা শুরু হোক নতুন বছরের প্রথম দিনে এবার শুধু দেখতে থাকেন Don't wasn't strong inside At this point I just lived a lie I just lived a lie Wish I could tell you why Wish I could feel you again But I know it's too late and I know you're away There's a chance to apologize, It's a goodbye, just a goodbye Forever and ever, you'll never come back Just a goodbye, forever goodbye I sit in my ride, think about you Drive through the night, I got nothing to lose Strobe city lights, they can tell me so many times pass by I saw you last time This is my last ride I wish we gonna see us on the other side